আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় জায়গা পুরান ঢাকা পুরান ঢাকার সদরঘাট বুড়িগঙ্গা নদীর পারে টাইটানিক জাহাজ স্টাইলে রেস্টুরেন্ট খুবই চমৎকার রাতের দৃশ্য অসাধারণ মনেই হয় না যে বাংলাদেশে এমন কোনো রেস্টুরেন্ট মনে হয় যে বাহিরের মানে অস্ট্রেলিয়া সিডনি লেনদেন ওরকম স্টাইল যে রেস্টুরেন্টগুলোকে ওরকম মনে হচ্ছে লাইক্সেরিয়াস সো ভিউয়ার্স দেখতে থাকুন খুবই চমৎকার দৃশ্য আশা করি সবাই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করুন যাতে এরকম ভিডিও আরও নতুন নতুন আপলোড করতে সব লাইট চলে গেছে অসম সাইড তো পুরো আমি টাইটানিক লাগতেছে রে ভাই দেখেন মিয়া ভিউ কি পুরো অসাম সন কি জোস লাগতেছে মিয়া ইসলাম ব্লগ দেখে কমেন্ট করতেছে searching for higher ground Can't see in front of me, my enemies I've tried every possibility Ability to know if I can bleed searching for higher ground Can't see in front of me, my enemies I've tried every possibility Ability to know if I can bleed.